ভিডিও দেখার সময় হেডফোন ব্যবহার করুন অথবা সাবটাইটেল অন করুন আপনি কি ডক্টর পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটির কথা শুনেছেন এই প্রথম কোনো বই পড়ার পর আমি তার বুক রিভিউ দেখার সাহস পেলাম কারণ স্বাধীনতা উত্তর বাংলাদেশ লিখতে গিয়ে ডক্টর পিনাকি ভট্টাচার্য যে বইগুলো থেকে রেফারেন্স দিয়েছেন তার বেশিরভাগই গত দুই বছরে আমি একাধিকবার পড়েছি আপনি যদি জানতে চান স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটির মূল বিষয়বস্তু কি এবং ইতিহাসের দলিল হিসেবে এটি কতটুকু নির্ভরযোগ্য তাহলে পুরো ভিডিওটি একটানা দেখুন স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটির সময়কাল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে শুরু করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পর্যন্ত তার মানে এটি হচ্ছে বাংলাদেশের শেখ মুজিবের শাসনামলের ইতিহাস নামা যারা ফেসবুকে ডক্টর বিনায়ক ভট্টাচার্যকে ফলো করেন তারা নিশ্চয়ই তার অসাধারণ বিশ্লেষণ ক্ষমতা সম্পর্কে জানেন শেখ মুজিব সরকারের আমলে কি ঘটেছে তা তুলে ধরার পাশাপাশি কেন ঘটেছে তা সম্পর্কে পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ হচ্ছে এই বইয়ের মূল আকর্ষণ চারশো উনষাট পৃষ্ঠার এই বইটি বাইশটি অধ্যায়ে ভাগ করা প্রতিটি অধ্যায়ে ঘটনার সাথে রিলেটেড পিকচার যোগ করায় এই বই আপনাকে ইতিহাসের সাথে ভিজুয়ালি কানেক্ট করতে হেল্প করবে শেখ মুজিব সরকারের প্রশাসনিক ব্যর্থতা নিয়েই বেশি অভিযোগ শোনা যায় তাই হয়তো আপনি সরাসরি সপ্তম অধ্যায়ে চলে যেতে চাইবেন তবে আমি বলবো তার আগের গুলোও পড়ুন তাহলে জানতে পারবেন যুদ্ধের ঠিক পরে আমাদের অর্থনৈতিক প্রশাসনিক এবং সামাজিক মূল্যবোধ কেমন ছিল শেখ মুজিব প্রশাসক হিসেবে কতটুকু সফল বা ব্যর্থ তা যাচাইয়ের আগে আপনাকে সেই সময়ের প্রেক্ষাপট অবশ্যই বিবেচনায় নিতে হবে স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আমাদের দুটি প্রধান সমস্যার একটি হচ্ছে ভারতের ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পানি শূন্যতা ও লবণাক্ততার বৃদ্ধি যার ফলে প্রায় চার কোটি মানুষের জীবন ও জীবিকার পথে বাধা সৃষ্টি হয়েছে আর আরেকটি প্রধান সমস্যা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বাহারি বাঙালি বিরোধ ডক্টর ভট্টাচার্য প্রমাণ সহ দেখিয়েছেন কিভাবে এই দুটি সমস্যার সূত্রপাত ঘটেছিল শেখ মুজিব সরকারের আমলে আর কোনো বইতে এই বিষয়ে এত বিস্তারিত লেখা দেখতে পাইনি মফসল নিয়ে অনেক চেঁচামেচি শুনলেও সেই সময় নিয়ে গোছানো লেখা খুঁজে পাওয়া মুশকিল ডক্টর পিনাকি ভট্টাচার্য সেই অভাবও পূরণ করেছেন তিনি লিখেছেন কোন পরিস্থিতিতে আর কি উদ্দেশ্যে শেখ মুজিব নকশাল কায়েম করেন কিভাবে গণতন্ত্র ছড়ে ফেলে একদলীয় শাসন কায়েম করেন আর কিভাবে ভয়ভীতি দেখিয়ে সবাইকে তা মেনে নিতে বা চুপ থাকতে বাধ্য করেন এই বই পড়ার পর নকশাল নিয়ে কেউ আপনার সাথে তর্কে বেড়ে উঠবে না এটা আমার পার্সোনাল এনার্জি স্বাধীনতা উত্তর বাংলাদেশের শেষ অংশে জানতে পারবেন কেন আর কিভাবে সেনাবাহিনীতে অসন্তোষ সৃষ্টি হয় এবং সেনা বিদ্রোহে শেখ মুজিব সপরিবারে নিহত হন এই পর্যায়ে আপনার মনে হতে পারে যে সেনা বিদ্রোহী শেখ মুজিবের পতনের মূল কারণ কিন্তু আমি এই ন্যারেটিভে একমত নই ইতিহাসের অন্যান্য বইতে দেখা যায় যে ওই সময় জাসদ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকার পতনের প্ল্যান করেছিল আওয়ামী লীগের মধ্যেও কথা চলছিল অনাস্থা ভোট বা এরকম কোন সাংবিধানিক উপায়ে শেখ মুজিবকে ইমপিচ করা যায় কিনা অর্থাৎ ওই সময়কার নিজের দল বিরোধী দল এবং সেনাবাহিনী সবাই শেখ মুজিবের পতন চাচ্ছিলেন এই কারণে শুধু সেনা অসন্তোষের বিষয়টা জোর দিয়ে বলা মনে হয় ঠিক না এবার আসি বইটি সম্পর্কে আমার পার্সোনাল রেটিং আমার মতে সঠিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে ডাক্তার বিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রেটিং দশের মধ্যে আট দশে দশ দিতে পারছি না কারণ আমার কাছে মনে হয়েছে জাসদের উপর অত্যাচার এবং সেনা অসন্তোষ গড়ে ওঠার পেছনের ঘটনাগুলো তিনি কিছুটা কাটছাট করে লিখেছেন সেনা বিদ্রোহ ছাড়াও আরো অনেক উপায় যে শেখ মুজিবকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা চলছিল সেগুলোও হাইলাইট করা হয়নি নিরপেক্ষতার ক্ষেত্রে বইটি সম্পর্কে আমার রেটিং দশের দশ আমার ধারণা তিনি পক্ষপাতযুক্ত নন এটা প্রমাণের জন্য ডক্টর বিনাকী ভট্টাচার্য ওই সময়ের বিশ্লেষণের কথা কিছুটা কমিয়ে লিখেছেন শেখ কামাল সম্পর্কে কুসময় অনেক গুজব ছিল কিন্তু ডক্টর পিনাকি সেসব গুজবের পালে হাওয়া দেন মুক্তিযুদ্ধের সময় এবং বিশেষ করে বুদ্ধিজীবী হত্যায় জামায়াত সরাসরি যুক্ত থাকার কথা পরিষ্কার করে লিখেছেন এছাড়া পুরো বইতে জিয়াউর রহমানের প্রশংসা করে একটা লাইনও লেখেন স্টোরি টেলিং এর ক্ষেত্রে এই বইটি সম্পর্কে আমার রিডিং দশে দশ শুরুতেই বলেছি অসাধারণ বিশ্লেষণ আর রিলেটেড পিকচার যোগ করার ফলে এই বই খুব সহজে পাঠকের সাথে কানেকশন তৈরি করে ফেলে আমার মতে এই বইয়ের ওভারঅল রেটিং হাসের নয় এবার আসি এই বইটি কাদের পড়া উচিত আপনি যদি বর্তমান সময়ের একজন পলিটিক্যাল কিংবা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হন জার্নালিস্ট হন অথবা একজন সচেতন নাগরিক হন এবং আপনি শেখ মুজিবের শাসনামল সম্পর্কে কংক্রিট নলেজ অর্জন করতে চান তাহলে স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটি আপনার জন্যই লেখা এবার চলে আসি বইটা কোথায় পাবেন বইটি লন্ডন থেকে প্রকাশিত পাই অ্যামাজন ইউকে ওয়েবসাইটে পাবেন বাংলাদেশে এই বইয়ের পাবলিশার হরপ্পার ফেসবুক পেজ থেকে কিনতে পারবে এক হাজার টাকায় ভিডিও ডেসক্রিপশনে আমি অ্যামাজন এবং হরপ্পায়ের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে পৌঁছে কেবল পড়ুন এবং পড়া শেষ হলে আপনার ফ্রেন্ড সার্কেলে যারা কিনতে পারেনি তাদেরকে বলতে দিন ডক্টর পিনাকি ভট্টাচার্যের লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশের বুক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন আর ভালো না লেগে থাকলে ডিসলাইক করে কমেন্টে কারণ উল্লেখ করুন আমার চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনি সর্বমাত্র দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন অন করুন একই সাথে জয়েন করুন আমার টেলিগ্রাম চ্যানেল যাতে ইউটিউবে আমার কোনো ভিডিও ব্লগ হলেও টেলিগ্রাম থেকে তা সহজেই দেখতে পারেন আজকের মতো বিদায় দিচ্ছি আমি অত্যন্ত খুশ করেছি খোদা